সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আমি Sabuj Mahmud Sabuj electronics engineering work technical training centre তো আজকে আমাদের সার্ভিসিং সেন্টারে আমাদের যে শাখা রয়েছে খ শাখায় তো একটি জেভিকো টিভি এসেছে তো টিভিটি একেবারেই ফুল দিকে তো আমরা এটা এখন রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো যে এটা কী প্রবলেম এবং যারা এই কাজগুলি করে থাকেন তাদের যাতে একটুটা হলে উপকারে আসে এটার মডেল হচ্ছে ওয়ান আমরা এটা এখন খুলে নেব তারপর ಜಾಗೃತಿ তো ভিউয়ার্স আসলে দেখতে পাচ্ছেন একটা কঠিন ব্যাপার আমার লাইফে আমি এরকম সাউন্ড সিস্টেমের ডিজাইন দেখিনি আসলে মন আবেগ বা মানুষের ধরনের হিন্দি এগুলো আমি কেটে নিচ্ছি কারণ এটা বডিটা খোলা থাকতে একটু উঠতে একদম এটা কিসমিসের বড়িটাও ভালো না তো যারা টিভির কাজ করেন তারা একটু সাবধানতার সাথে ধরে নেবেন নসের দেখা গেছে টিউব নষ্ট হয়ে যাওয়ানের ভয় আসলে এটা ছায় না দাদা একটু একটু নিচে রাখেন তো দেখতে পারতেছেন এটার যে সার্কিটটি এটা আসলে একাশিদাই গঠিত এটার একেবারেই ফুল পাওয়ার নেই তা আমি একে একে এটার সমস্ত কিছু খুলে নিচ্ছি এবং দেখা দৃষ্টিতে মানে চোখের এই বাহ্যিক দৃষ্টিতে আমি দেখতেছি যে এখানে কোনো প্রকার পার্স ড্যামেজ হয়েছে কি কিন্তু কোনো প্রকার পার্স ড্যামেজ এখানে হয়নি তো আমরা এখন এটাকে পাওয়ার দিয়ে ভোল্টেজগুলি মেখে নেব তারপর এটা চালু করে দেবো তো এটার যে বাইপাস স্পিকার সাউন্ডের যে জিনিসগুলি রয়েছে তারগুলি যেগুলি রয়েছে তো এটি আমি কেটে ফেলে দেব এবং নতুন তার লাগিয়ে দেব যাতে করে আবার দীর্ঘদিন কাস্টমার ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করে দেবো তো আমি মিটারটা নিয়ে নিলাম সর্বপ্রথম যেহেতু আগে স্পিকারগুলি ঠিক আছে কিনা দেখে নেই স্পিকার মাপে ঠিক দেখাচ্ছে কারণ একটা টিভির ভিতরে যে পরিমাণ সাউন্ড থাকে মোটামুটি একটা নর্মাল কম্পিউটার বক্সের সমান আসলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমি বলতে পারছি আমি বলতে পারছি তার জন্য এই কাজগুলি করিনি এবং যাদের কাজগুলি করি অনেক সময় অনেকজনে বিশ্বাসের ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে আমরা ভিডিওগুলি করি তো এটাকে মনে হয় দু একবার কাজ করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটার যে প্রবলেম সেটা হচ্ছে একেবারেই ভোল্টেজ নেই আমি আমার মিটার দিয়ে আগে দেখে নিই ভোল্টেজ কোথায় আছে কোথায় নেই তারপর কাস্টমারের সাথে কথা বলে নেব প্রথমে আমি ভোল্টেজ ঢুকতেছে সার্কিটে কিন্তু ভোল্টেজ ঢুকছে তো ইনপুটে ভোল্টেজ নেই তারপর আপনাকে ইনপুটের যেই পার্টসগুলি রয়েছে সেগুলো আগে মেপে নেব তো এখানে যেই ডায়েটগুলি রয়েছে সম্পূর্ণ ঠিক আছে এবং ফিল্টার যে ক্যাপাসিটার সেটাও একেবারেই রেজুলেশন দিচ্ছে না তো একটা ব্যাপার হচ্ছে এখানে যে ট্রানজিস্টারটি রয়েছে পাওয়ার ট্রানজিস্টার সেই ট্রানজিস্টারটি কেটে গেছে তো এই পাওয়ার ট্রানজিস্টারটি কেটে এখানে যেই সাপ্লাই যে টার্নেসটা থাকে সেটা একটু খারাপ হয়ে শর্টে সম্ভবত এটা ফিউজও না ফিউজও ঠিক আছে ফিউজ কাটেনি তো কন্ট্রাক্টর এবং অল এখানে ঠিক আছে কিন্তু তারপরেও এটার ভোল্টেজ দিচ্ছে না আমি আবারও এসি লাগিয়ে নিলাম আবারও একটু দেখে নিই যে এটা আসলে ট্রানজিস্টার যে ভোল্টেজ রয়েছে সেটাও তিনশো পঞ্চাশ ভোল্ট ঠিক আছে কিন্তু আউটপুট ভোল্টেজ কিছুটা রয়েছে তো এটা একটু আসলে ট্রানজিস্টারটি কেটে যায় এটা লুজ ফাংশন আমি একটু কাস্টমার সাথে কথা বলি একটা মানুষের অনেক মানুষের সাপোর্টে ধ্বংস হয় আবার সাপোর্টের মধ্যে লুজ ফাংশন আছে আমি আগে লুজ ফাংশনটা সেরে নেই তারপর দেখি এটার কি অবস্থা আর এটা আসলে এসটিও দিচ্ছে না তো এখানে যে ফিল্টার রয়েছে ফিল্টার সঠিক মতন ভোল্টেজ দিচ্ছে না তো এই ফিল্টারটি চেঞ্জ করার আগে এখানে যে বিয়ার ভোল্টেজটি আছে সেটা আমি লাগিয়ে নিই তারপর দেখা যাবে এটা কি অবস্থা আমরা টিভিটি ওকে করে ফেললাম তো বেশি কিছু দেখতে পাচ্ছেন এই দুটা জিনিস একটি বিয়ার আর একটি ফিল্টার এখন আমাদের টিভিটি ভোল্টেজ দিচ্ছে এবং সেফটি স্টার্ট হয়ে গেছে তো দেখি আর অন্য কোনো কিছু খারাপ রয়েছে অন্য একটু খারাপ রয়েছে বলতে গেলে Hey Martin, good night. তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টিভিটি স্টার্ট হয়ে গেছে টিভিটি চালু হয়েছে কিন্তু কালার আসছে গ্রিন দেখতে পাচ্ছেন তো একটা ব্যাপার হচ্ছে এই সমস্ত প্রবলেম হলে আসলে টিউব ফাংশানে প্রবলেম থাকে তো সার্কিটের যে প্রবলেম সেই প্রবলেমটি আমরা সলভ করে নিলাম কিন্তু এখন যে প্রবলেম সেটা হচ্ছে টিউব প্রবলেম এটা এটা একটা গুরুতর প্রবলেম এই প্রবলেমে একটু কষ্ট বেশি হয় তো আসলে যেটা মনে করছিলাম বা যেটা ভেবেছিলাম যে সার্কিটের কাজ করে দিলেই হয়তো হয়ে যাবে কিন্তু তো আরেকটু কাজ করে নিতে হবে এটার গুরুতর একটা প্রবলেম রয়েছে তো আমি আগে একটু ভোল্টেজটা মেপে নেব এবার কিউব ফাংশন এক মিনিট এক মিনিট দাদা সম্মানিত ভিউয়ার্স আমাদের হ্যাঁ। কাজটি সম্পূর্ণ ওকে তো আমি একটু কেটে কেটে দেখালাম এই কারণেই লং টাইম সময় হয়ে গেছে তো এটার ভিতরে শুধু এই দুটি পার্টস না এটার ভিতরে ছয়টি পার্টস খারাপ হয়েছে তো আসলে টিভিটি দেখতে আসলে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা দেখতে একদম অতি সহজ কিন্তু সাধারণ কোনো বা আমরা যে মিস্ত্রিরা কাজ করে থাকি তা যদি না বুঝলে অনেকটাই আমাদের কষ্ট বিশেষ করে আমারই অনেকটা কষ্ট হয়ে গেছে তো দেখতে পারলেন এই সেই পার্টসগুলি তো আমরা কাজগুলি করতে সক্ষম হয়েছি এখন আমরা কাস্টমারকে এটা ডেলিভারি দিয়ে দেব এবং 30 দিনের ফুললি গ্যারান্টি দিয়ে দেব যাতে করে এই পার্টসগুলো যদি আবার ড্যামেজ হয়ে যায় আমি পুনরায় ফ্রি কাজ করে দেবো তিরিশ দিন বলতে গেলে এক মাস আর একটু স্কিপ করে নেই পরে আমি আপনাদেরকে তো সম্মানিত ভিউয়ার্স আমরা আপনাদেরকে কাজগুলি দেখালাম এবং যা যারা ট্রেন নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে ট্রেন নিতে পারেন এবং দেখতে পারতেছেন এখন টিভিটি সম্পূর্ণ ওকে আমরা এখন কাস্টমারকে দিয়ে দেব যারা প্র্যাকটিক্যাল থিওরি অ্যান্ড ভোকেশনাল অর্থাৎ সর্বপ্রকার আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে থাকি আমাদের Sabuj electronics engineering works and technical training centre আর আমাদের একটি ওয়েবসাইট রয়েছে সেটা তো আপনারা জানিয়ে থাকেন জানেন এবং দেখিয়ে থাকেন সেখানে থেকেও আপনারা ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম